আপডেটের ভাই হাতে চলে এসছে রিয়েলমি নাইন আই হ্যালো বন্ধুরা welcome to tech prince two point zero বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিচে থাকা বেল আইকনকে প্রেস করুন আমাদের এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় রিয়েলমি নাইন আই দু হাজার একুশ সালে রিয়েলমি এইট আই লঞ্চ করেছিল তার নেক্সট ভার্সন হচ্ছে রিয়েলমি নাইন আই তো বন্ধুরা এর আজকে আনবক্সিং আর রিভিউ করবো ভিডিওটিকে বেশি বড় না করে শুরু করা যাক যাক এর মেন মেন ফিচার্সগুলো কী আছে বন্ধুরা এখানটায় দিয়েছে স্ন্যাপড্রাগনের ছশো আশি প্রসেসার তেত্রিশ ওয়ার্ডের চার্জার সঙ্গে পাঁচ হাজার এর ব্যাটারি তার সঙ্গে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা মনে হচ্ছে ফোনটি ভালো হবে বন্ধুরা দেখে নেওয়া যাক আনবক্সিং করে এর মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ এখানে SIM ejected pin Realme safety guide flexible back cover দিয়েছে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছি সেই চুরাল তেত্রিশ ওয়ার্ডের চার্জার সঙ্গে টাইপ সি কেবল দিয়েছে সো গাইস অ্যাট ফার্স্ট আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করবো এই স্মার্টফোনটিতে ডিসপ্লে দিচ্ছে six point six inch full HD display তার সঙ্গে নব্বই hertz refresh rate one eighty hertz touch sampling রেটের জন্যই এই ডিসপ্লেটি দেখো খুবই সুবিধে প্রসেসর দিয়েছে স্ন্যাপড্রাগনের six eighty octa core processor Realme UI version V two point zero Android version eleven RAM চার জিবি সঙ্গে plus one GB extended memory তার সঙ্গে ডিভাইস স্টোরেজ চৌষট্টি জিবি দিচ্ছে স্মার্টফোনটিতে ওয়ান টিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন এছাড়াও ছয় একশো আঠাশ এবার ক্যামেরার কথায় আসা যাক ক্যামেরা দিচ্ছে এতে পঞ্চাশ megapixel primary camera two megapixel secondary camera তার সঙ্গে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি দিচ্ছে সো বন্ধুরা এর থেকে আশা করা যাচ্ছে যে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে সো এর কিছু স্যাম্পেল আমরা ভিডিওতে অ্যাড করে দেবো আপনারা দেখতে পাবেন ভিডিও রেকর্ডিং এর জন্য হাজার আশি পি পর্যন্ত সাপোর্টে বন্ধুরা স্মার্টফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছ কত ভালো কাজ করছে আছে type C charger jack two point five M M audio jack তার সঙ্গে স্পিকার আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি এই স্মার্টফোনটির মার্কেট প্রাইস তেরো হাজার নশো নিরানব্বই এই প্রাইসের মধ্যে আমার মতে এই স্মার্টফোনটি খুবই ভালো আপনারা চাইলে কিনতে পারেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে